হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ইউলি Khan back to my another video তো ডাডেলো ও থামনে দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা মূল টপিক কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক কথাগুলো আজকে সিলেটবাসীকে নিয়ে কথা বলবো যে বন্যার পানি হয়তো শুকিয়ে যাবে এক সময় কিন্তু শুকাবে না সিলেটবাসী চোখের পানি কারণ তাদের শেষ সম্বলটুকু তারা হারিয়েছে তারা না খেতে পেয়ে মারা গেছে এমন খবর শোনা গেছে তোমরা এত দেরি করে আসলা কেন আর একটু দেরি করে আসলে আমার ছেলে মেয়েরা না খেতে পেয়ে মরে যেত এরকম কথা শোনা গেছে আসলে কলিজায় লাগে কারণ কিছু করার নাই আমাদের হাজারো মানবতার ফেরিওয়ালা আজ সেখানে হাজির হয়ে গেছে যেমন তাসিফ ভাই শান্ত ভাই ফিরোজ ভাই আফ্রিদি ভাই আরও অনেকেই সেখানে ত্রাণ নিয়ে গেছে আবার আমাদের ফারাবি ভাইও ত্রাণ উঠাইয়া দিছে সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে যদি আপনারা যে যাই পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যাই পারেন আমার স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা পাঠাতে পারেন আর যদি কোনো বড় অ্যামাউন্টে টাকা পাঠাতে চান তাহলে হৃদয় আহমেদ শান্ত ভাই বা তাসরিফ খান ভাই তাদের অ্যাকাউন্টে আপনারা পাঠাতে পারেন কারণ বড় অ্যামাউন্টের টাকাটা আপনারা আমার কাছে না পাঠাতে দ্বিধাবোধ করতে পারেন আর আমার কাছে চাইলেও পাঠাতে পারেন আমরা আমি আবার ওদের কাছেই পাঠাবো সো যদি যে যাই পারেন আপনারা পাঠাতে পারেন নিঃসন্দেহ পাঠাতে পারেন আপনাদের টাকা আপনাদের কাজে লেগে যাবে অবশ্যই আমি এই যে যে টাকা পাঠাবেন আমি তাদের টাকার হিসাব হান্ড্রেড পার্সেন্ট আমি দেওয়ার চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট এর ভিত্তিতে কোনো ভুল হবে না সো আপনারা যদি দশ টাকা পারেন দশ টাকাই আপনারা দিতে পারেন এতে কোনো ই নেই সাহায্য সাহায্যই এখানে কোনো কারো নাম উল্লেখ হয় না সাহায্য কে কত টাকা দিল তবে এতটুক যে আপনারা যদি আজকে এই বন্যার্তদের পাশে দাঁড়ান তাহলে আপনাদের মানুষত্বটা থেকে যাবে ছোট ছোট কয়েকটা ছেলে তাসরিফ খান হৃদয় আহমেদ শান্ত ভাই তারপর তহিদ আফ্রিদি ফারাজ করিম তারপরে আরো অনেকেই আছেন এই কাজে আরো আজকে একটা ভিডিও দেখে কান্না চলে আসলো প্রধানমন্ত্রী ওই রোড দিয়ে যাবে দেখা তাদেরকে ত্রাণ নিয়ে যাইতে দিতেছে না সিলেটের উদ্দেশ্যে কান্না করতে ইচ্ছে করতেছে কার জন্য এসব করতেছি আজ যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী আসলে রাস্তা ব্লক করে দেওয়া হয় সাধারণ মানুষদেরকে এরকম হস্তক্ষেপ করা হয় সেদিকে এই যে দেখেন আমরা এখানে আজকে কত মানুষগুলো এক ট্রাক এক পিক খাবার এখন আবার আমাদেরকে পাড়া দিচ্ছে কত কষ্ট করে আমরা মানুষ আমরা স্বেচ্ছাসেবী টিম আমাদেরকে চাইতে দেন কিন্তু আমাদেরকে চাইতে দেওয়া হচ্ছে না বলছে কাউরে চাইতে দেওয়া হবে না প্রধানমন্ত্রী আসবে যাই হোক ভাই আমরা কি জন্য আসছি আমরা তো আসছিলাম মানুষের উপকার করার জন্যই এই যে দেখেন খাবারগুলো এক ট্রাক এক পিক খাবার এখন আবার আমাদেরকে পাড়া দিচ্ছে কত কষ্ট করে আমরা মানুষের কাছ থেকে টাকা তুলছি কত কষ্ট করে কিন্তু এই যে দেখেন ওই যে রাস্তা টোটালি বন্ধ করে দিয়েছে আচ্ছা। এইদিকে সিটি আমি বলি সিলেট সামনে টোটালি রাস্তা বন্ধ কাউরে ঢুকতে দিতেছে না হ্যাঁ, হ্যাঁ, সবাই হ্যাঁ। বলতেছে আচ্ছা, যে রাস্তাটা এই যে খাবারগুলো দেখেন এখানে এক পিক আপ খাবার আমরা নিয়ে যাইতেছি আজকে ভাই অনেক কষ্ট হয় এগুলো দেখলে কষ্ট হয় যে কার জন্য কি করতেছি প্রধানমন্ত্রী হ্যাঁ, আসতেছে এই যে দেখেন ওই দিক দিয়ে আরেকটা গাড়ি এই সবাইকে পাঠাই দিতেছে বলতেছে যাওয়া যাবে না এখন প্রধানমন্ত্রী আসতেছে বুঝছেন এই যে দেখেন আমরা সবাই এখন আবার ব্যাক করতে কত কষ্ট করে আমরা মানুষের কাছ থেকে টাকা কিন্তু ভাই আজকে অনেক কান্না করছি কি বলবো দেখে আমরা বসে বসে করে বারবার কত রিকোয়েস্ট করলাম ভাই আমাদেরকে চাইতে দেন আমাদেরকে চাইতে দেন কিন্তু কার কথা কি শুনে কার কথা কি শুনে সবাই পাঠাই দিতেছে যাই হোক অনেক আমরা আসছিলাম লক্ষ্মীপুর থেকে আমরা আমি নোয়াখালী লক্ষ্মীপুরে ওই জায়গা থেকে আসছিলাম আজকে তিন দিন আমাদের ঘুম নেই তিন দিন আমাদের ঘুম নেই কথা কথা বলতে পারতেছে আমাদের দেশে ভাই আমাদের দেশে যদি প্রাইম মিনিস্টার আসে তাহলে সহযোগিতা করা বন্ধ হয়ে যায় মানে আমরা মনে করি তখন আসলে কান্না চলে আসে অনেকে অনেক কমেন্ট করতেছেন আসলে ওই কমেন্টের দিতে পারতেছি না সরকারের পক্ষ থেকে কোনো খাবার নাই আমরা ত্রাণ নিয়ে আসছি আমাদের দেওয়া হচ্ছে এটা কি আপনার এই শেয়ার করবেন কিনা জানি না এগুলো প্রচার হওয়া দরকার যে দেশে প্রাইম মিনিস্টার আসলেন সহযোগিতা বন্ধ হয়েছে মানুষ সাধারণ মানুষের সহযোগিতা করবে সেটা বন্ধ করে দেওয়া হয় আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি সুনামগঞ্জে যাইতেছি কিন্তু আমাদেরকে এখানে আটকাই দিছে বলছে এখন যাওয়া যাবে না প্রধানমন্ত্রী আসতেছে হ্যাঁ এখন রাস্তা ব্লক অনেকক্ষণ দাঁড়াই করে রাখছে ভাই অনেক রিকোয়েস্ট করছি আমাদের পাইতে দেয় না সব গাড়ি ফেরত পাঠাইতে চাই শুধু আমাদের না আমাদের মতো আরো অনেক গাড়ি গেছে সবাইকে এরকম ভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের মতো সিলেটে আজকে শত শত গাড়ি ঢুকতেছে মানুষকে সহযোগিতা করার জন্য কিন্তু একটা ব্যক্তি প্রাইম মিনিস্টার সিলেট ঢুকতেছে এই জন্য মানে বাহির করে দিচ্ছে ওই এক ব্যক্তি হয়তো বা এক লাখ মানুষের খাবার দেবে কিন্তু আমরা যে রওনা হচ্ছে তারা সেইখান দিয়ে যাইতে দিচ্ছে না তাহলে বলেন বাংলাদেশ সরকার মাত্র তিরিশ লাখ টাকা এই সিলেটবাসীর জন্য বরাদ্দ করছিল কিন্তু মানুষের কথায় গুঞ্জনে এখন মনে হয় বাড়াইছে তো আমি এই নিউজটা দেখি নাই তো এই নিউজটা তো আমি দেখছি যে বন্যার্থবাসীদের জন্য তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করছিল সরকার থেকে তো আমরা আসলেও কি জানেন দেখিয়ে দিয়েছে আমাদের যে মানবতার ফেরিওয়ালারা কেউ ষোলো লাখ কেউ এক কোটি কেউ আবার অ্যামাউন্ট না বলার মতন তারা সাহায্য করে যাচ্ছে আরে আমাদের যে মানবতার ফেরিওয়ালারা আছে তারা যদি এক কোটি ষোলো লাখ সতেরো লাখ বিশ লাখ বাইশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিতে পারে আমাদের সরকার মাত্র সেখানে বরাদ্দ করলো তিরিশ লাখ টাকা সিলেটবাসীর জন্য তিরিশ লাখ টাকা সুনামগঞ্জবাসীর জন্য হাইরে সরকার মানুষ যেখানে মনে করেন কি জানেন আদম সমারির জন্য এত এত কোটি টাকা একটা ই করা হয়েছে আজকে আদম সমারি কোথায় গেল আজকে সেই মানুষগুলো গণনার ভিত্তেই নেই সিলেটবাসী সুনামগঞ্জবাসী গণনার ভিত্তেই নেই সো স্যার ব্রো সবই কষ্ট হয় সব শেষে আজকে যেটা যার জন্য আমি আজকে ভিডিওটা বানাইলাম তো আপনারা যদি চান যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তো তাদের তাদের অ্যাকাউন্টেও পাঠাতে যদি চান আমার অ্যাকাউন্টেও পাঠাতে পারেন যে আমার অ্যাকাউন্ট একটা নগদ অ্যাকাউন্ট আছে আর একটা বিকাশ অ্যাকাউন্ট আছে আমার এই দুইটা অ্যাকাউন্ট আমি আপনারা দিয়ে দিচ্ছি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যদি চান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যাই পারেন সামর্থ্য অনুযায়ী পাঠাতে পারেন সো এখানে লজ্জার কিছুই নেই বন্যার্থদের সাহায্যের জন্য যদি আমি আপনাদের আমার আগের ভিডিওতে সাহায্য চাইতাম অবশ্যই আমাকে সাহায্য দিতেন না কারণ কিসের জন্য জানেন কারণ আমি একজন ছোট ইউটিউবার আমার ভিডিও ভিউ হয় না আমার ভিডিও ই হয় না আমি আপনাদের টাকা খায় ফেলাইমু হ্যান ত্যান এরকম জবাব উঠতেই পারতো কিন্তু কি জানেন আমি ইউটিউবের কথা না বইলা ফেসবুকের কথা না বইলা আমি আমার এলাকায় যা আছে এইখান থেকে কিছু টাকা উঠাইছি এই টাকা উঠায় আমি হৃদয় আহমেদ শান্ত ভাইয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি অবশ্য আমার নাম উল্লেখ নাই কিন্তু আমি পাঠাইছি চেষ্টা করছি যে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আর সবার টাকার হিসাব আমি দিয়ে দেবো সবার টাকা হিসাব দিয়ে দিব আর টাকাগুলো কোথায় গেছে আমি সব দিয়ে দিব তো আমাদের যে মেন কথায় আসি যে আমরা আমার নিজের অ্যাকাউন্ট থেকে আমি দশ হাজার টাকা দিয়েছি এবং আমার টিমের তরফ থেকে পাঁচ হাজার টাকা আর আমি আমার এলাকার বাসী থেকে পনেরো হাজার টাকার মতো উঠায় আমি টোটাল তিরিশ হাজার টাকা আমি পাঠিয়েছি বা আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা দ্বিধাবোধ করবেন না পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকা দশ টাকা হলে দশ টাকা আপনারা যাই পাঠান দশ টাকার মূল্য অনেক সেখানে জানেন আপনার দশ টাকায় তারা অনেক কিছু করতে পারতেছে সো আপনারা কখনো দ্বিধাবোধ করে না লজ্জা না পায়া আমার অ্যাকাউন্ট হলো বিকাশ আর নগদ আর এটা তো রকেটও আছে একই নাম্বারে যদি চান পাঠাতে পারেন এবং যদি কোনো বড় অ্যামাউন্ট পাঠাতে চান তাহলে আমি তাসরিফ বাই তারপরে শান্ত আহমেদ ভাই এদের এদের আমি রাজবাংলা অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি এদের অ্যাকাউন্টে পাঠাতে পারেন চাইলে আমাকেও পাঠাতে পারেন আমি অবশ্যই আমি আপনাদের অ্যাকাউন্ট নম্বর দিব আপনারা চাইলে পাঠাতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় তো চলুন আজকে একটু সিলেটের দৃশ্যগুলো দেখে নিই কারণ আজকে সিলেটবাসী কোন পর্যায়ে আছে প্রায় অর্ধেক পানির নিচে চলে গেছে সিলেট সদর এবং সুনামগঞ্জ এই দুইটা শহরই প্রায় পানির নিচে বিয়াল্লিশ বছর অনেকে বলছেন যে বিয়াল্লিশ বছরও এই ধরনের বন্যার পানি কখনো ওনাদের ঘরে উঠতে দেখেন নাই অবস্থা খুবই খারাপ অবস্থা এই অবস্থায় সরকার থেকে বলা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উদ্ধারের জন্য আর্মি নামানো হইতেছে আর্মিদেরকে দায়িত্ব দেওয়া হইতেছে এর সাথে সাথে আমি আরেকটা অনুরোধ করতে চাই আপনারা জানেন যে সিলেট বিভাগের এই যে চারটা জেলা এই চারটা জেলাকে নিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন আছে যেটাকে নিয়ে আমরা গর্ববোধ করি এই অ্যাসোসিয়েশনের আগামীকালকে হচ্ছে গিয়ে নির্বাচনের জন্য দিন ধার্য আছে যে কে নেতা হবেন কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে এত মানুষকে পানির নিচে রেখে আপনারা যদি কালকে নির্বাচন করেন সিলেট এবং সুনামগঞ্জ থেকে মানুষ ভোট দিতেই যাবে কিভাবে এটা গেলে এক আর সেকেন্ড হচ্ছে গিয়ে যেখানে মানুষ উদ্ধারের জন্য বসে আছে এইখানে আপনারা নেতা নির্বাচন করার জন্য এত তাড়াহুড়া কেন আমি বলতে চাই যে এটা কি খুব জরুরি এই কালকের মধ্যে নির্বাচনটা করা লাগবে আরে যেখানে ইমার্জেন্সি সিচুয়েশন পৃথিবীর কোনো জায়গায় ওই জায়গার নেতা কখনো বাইরে থাকে না আমি তো মনে করি হচ্ছে গিয়ে জালালাবাদে দেখেন কালকে যদি নির্বাচনটা জালালাবাদের হয় যারা পাস করবেন তারাও ঘুমাই থাকবেন কারণ তারা টায়ার্ড হয়ে গেছেন যারা ফেল করবেন তারা হয়তো মনের কষ্টে বিরক্ত হয়ে তারাও বসে থাকবেন তাহলে আলটিমেটলি এই জালালাবাদের সিচুয়েশন তো হচ্ছে গিয়ে এই সিলেটের মানুষের জন্যই এইটা গড়া গড়ে তোলা হয়েছে এবং সিলেটের মানুষকে বিপদে রেখে আপনারা এই নির্বাচন কোন বিবেকে করবেন আমি জানি না এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা যদি করতে চান করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীর কোনো নেতাই তার এলাকার মানুষে খারাপ অবস্থায় রেখে সে নির্বাচন করতে পারে না সে বিবাহের মতো অনুষ্ঠান জন্মদিন পালন করতে পারে না এইটা তো কোনো ইমার্জেন্সি না এটা কোনো ফরজ না যে এই নির্বাচনটা এখনই করা লাগবে আপনারা দুই সপ্তাহ পিছাই দিতে পারেন আপনাদের ব্যাপারে মানুষের দেখেন আপনারা পিছাই দিয়া যারা নির্বাচনে প্রার্থী তারা সবাই যদি একটা ফান্ড নিয়ে যদি এখন সুনামগঞ্জে যান পানির তলে যেসব মানুষগুলো আটকাই আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করেন আরে নেতৃত্ব কি আসবে কিনা এটা তো সিদ্ধান্ত হয় উপরে জমিনে কে নেতা হবে তার ফয়সলা হয় আসমানে আর জমিনের মানুষকে যদি সহযোগিতা না করেন তাহলে আসমানের সিদ্ধান্ত আপনাদের পক্ষে আসলেও আপনাদের ইজ্জত বাড়বে না আপনারা এখানে যারা দাঁড়াইছেন নির্বাচনে তারা অত্যন্ত সম্মানিত মানুষ এর মধ্যে একজন আছেন মবিন চৌধুরী উনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ভাই আমি আপনাদেরকে বলতে চাই আপনি এবং আপনার ভাই পররাষ্ট্র মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনারা তো এখন এলাকায় থাকবেন মানুষের পক্ষে দাঁড়াবেন আপনার এই বাড়ি ঘরগুলার অবস্থা আপনাদের কোনো ধারণাই নাই যে মানুষের কি অবস্থা হয়েছে এই অবস্থা অনুধাবন করেন ঢাকায় বসে জালালাবাদ করতে পারবেন সারা জীবনই কিন্তু মানুষের কষ্টে যদি দাঁড়াইতে না পারেন তাহলে মানুষ কিন্তু আপনাদেরকে ভোট হয়তো কিছু ভোটে আপনারা পাস করবেন কিন্তু আপনারা হৃদয়ে জায়গা নিতে পারবেন না এই জন্যই আমার অনুরোধ সারা পৃথিবীব্যাপী মানুষের কাছে আমার অনুরোধ প্লিজ এই সিলেট এবং সুনামগঞ্জের মানুষের পাশে দাঁড়ান আমরা আমাদের সাধ্য মতো দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যদি না দাঁড়ান তাহলে এই মানুষগুলা কিভাবে বেঁচে থাকবে আর আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই নির্বাচনটা দুই সপ্তাহ হইল স্থগিত করে দিয়ে সর্বশক্তি নিয়ে চলেন আমরা সবাই মত নির্বিশেষে নেতৃবৃন্দ সহ সবাই সুনামগঞ্জে এবং সিলেটের মাটিতে যাই গিয়ে মানুষের পাশে দাঁড়াই এইটাই হবে শাহজালালের উত্তরসূরি যারা তাদের প্রকৃত আদর্শ এবং আমরা যে যে দল করি না কেন মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজ আমরা করতে পারি না ভালো সিলেটবাসীর সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ তো আপনারাই জানেন অবশ্যই কারণ আপনারা ফেসবুক ইন্টারনেট এর সাথে কানেক্টেড আছেন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন হাজারো ভিডিওতে দেখতেছেন যেমন ফ্রি মোশন ফিরোজ ভাই সেলহুড ভাই অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য মাঝে মধ্যে ভিডিও দেখে চোখ দিয়ে পানি এসে যেত ফিরোজ ভাইয়ের কিন্তু কি জানেন সামর্থ্য নাই যে ফিরোজ ভাইয়ের মতন যে আমি সাহায্য সহযোগিতা করব আমার ছোট একটা ফ্যামিলি ছোট মানুষ ছোট একটা চাকরি করি যা পাই এতে আমার সংসারে ঠিক মতন চলে না সো তারপরেও আমি ট্রাই করি যে হ্যাপি থাকার ভালো থাকার সবাইকে হেপে রাখার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই বস